আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি আবু হায়দার ওসমানী কক্সবাজার শহরের কলাতুরির সুগন্ধা পয়েন্টে একুশটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত গতকাল বিকেলে অভিযান পরিচালনা করা হয় প্রধান সড়কের পাশে সরকারি জায়গা দখল করে এসব স্থাপনা গড়ে তোলা হয়েছিল উচ্ছেদ করা স্থাপনার মধ্যে রয়েছে রেস্তোরাঁ মুদির দোকান এবং ব্যক্তি মালিকানাধীন অফিস অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সুফিয়ান জানান অভিযানে শহরের প্রধান সড়ক সংলগ্ন কয়েকটি প্লটে সরকারি জায়গা দখল করে গড়ে তোলা বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয় অবৈধ স্থাপনা উচ্ছেদে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি সদ্য ঘোষিত এইচএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা বিষয়ক উখিয়া কলেজ গভর্নিং বডি ও শিক্ষক পরিষদের যৌথ মত বিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উখিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত কুমার দাস সভায় বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী অধ্যাপক নুরুল আমিন শিকদার ভুট্টু উখিয়া নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মিলন বড়ুয়া সহ সংশ্লিষ্টরা সবাই কলেজে নিয়মিত শ্রেণীকক্ষে পাঠদান শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ লেখাপড়ার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ ও পরীক্ষায় ভালো ফলাফল অর্জন কারিগরি শিক্ষার প্রসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মহেশখালীর মাতার বাড়ি উত্তর সিকদার পাড়ায় অগ্নিকাণ্ডে চারটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে গতকাল রাত নয়টায় অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিরিশ লক্ষ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের মালিক মোহাম্মদ কায়সার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের chairman S M Abu Haidar তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি সহায়তা প্রদান করেন টেকনাফে র্যাব পনেরো অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র্যাবের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল র্যাব পনেরো এর সিপিসি দুই হোয়াইকং ক্যাম্পের একটি অভিযাত্রিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার টেকনাফ কক্সবাজার সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে এ সময় দুজন মাদক কারবারিকে আটক করা হয় ধৃত মাদক কারবারিদের দেহ তল্লাশি করে বারো হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় আটক মাদক কারবারিরা হলেন পৌরসভার নাইটং পাড়ার বাসিন্দা মফিজুর রহমান ও মোহাম্মদ কামাল উদ্ধারকৃত মাদক দ্রব্য সহ আটক মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় টেকনাফ উপজেলার ভাতছড়া শামলাপুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিদ্যালয়ের খেলার মাঠে তিরিশটি ইভেন্টে ক্রীড়া ও ছাব্বিশটি ইভেন্টে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় খেলা শেষে বিকেলে বিদ্যালয়ের হলরুমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মঞ্জুরের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দময় ভৌমিক প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন এ সময় উপজেলা academic supervisor Nurul Afsar Bahachora UP chairman Amjad Hossain Khokon বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ কোম্পানি অভিভাবক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন আবহাওয়া জানিয়ে দিচ্ছি বাক্ষালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে সকাল নয়টা সাতচল্লিশ মিনিটে চলবে বিকেল চারটা বাইশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে বিকেল চারটা বাইশ মিনিটে চলবে রাত দশটা আটান্ন মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন